আগে জানতাম যদি তোমার প্রেমে ঘটব আমার এত লাঞ্ছনা জালে প্রেম করিতাম না তোমার প্রেমে পড়তাম না আগে জানতাম যদি তোমার প্রেমে ঘটবো আমার এত লাঞ্ছনা জালে প্রেম করিতাম না তোমার প্রেমে छड़िया तो তোমার প্রেম নতুন সাথী জানতাম প্রেমের এমন ব্যবহার তবে কি আর নয়ন জলে ভাসতাম আমি আর হাইরে ভাসতাম আমি আগে যদি জানতাম প্রেমে পড়তাম না আগে জানতাম যদি তোমার প্রেমে ঘটবো আমার এত লাঞ্ছনা জালে প্রেম করিতাম না তোমার প্রেমে